عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় পড়ার সময় ব্যবসার সময় ও মারার সময় এই কাজও তো আপনারা করেন এগুলো বউ পিটা এগুলো হলো চরিত্রহীন চরিত্রহীন ছাড়া নারীর গায়ে কেউ হাত দেয় না এটা ঘরের সৌন্দর্য ঘরের অর্নামেন্ট বিশ্বনবী বলেছেন গ্লাস জুজাজ ঘরের জুজাজ হলো মেয়েরা গ্লাস গ্লাসকে কেউ ভাঙে ভাঙে না এটা অর্নামেন্টাল এটাকে সাজিয়ে রাখে আমরা কোরআন মানব ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা এই কিতাবটাকে মানতে রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই আসলে আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন আমি হা দিয়ে শুরু করি কেন কোরআন শরীফে বেহেস্তের কথা আগে না জাহান নামের কথা আগে জাহান নামের কথা তারপরে জান্নাতের কথা আগে লা সব মুছে ফেলতে হবে কাউকে মানি না একজন ছাড়া তিনি কে শুধু কালেমা পড়েন বুঝেন না কি উজনি কালেমা পড়েন সাত আকাশ সাত জমিনে কালেমার চেয়ে ওজনের আর কিছুই এই কালেমার উপরে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কালেমা এটি জান্নাতের একমাত্র চাবি আলহামদুলিল্লাহ কিন্তু কি পড়ি আমরা বুঝতে পারি না আমরা এই কালেমার বাহিরে যাব না আল্লাহ ছাড়া কাউকে মানব না রাজি আছেন মুসলমান কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা 不是人 আমাদের সবাইকে কবুল করুন এটার সাথে যারা ঐক্যমত পোষণ করেছেন আগের গুণা সব মাফ হয়ে গেছে এটা যদি আপনার জীবনের কথা হয় আগের গুণা সব মাফ করে দিবেন কি যখন গোলাম বলে আল্লাহ আমরা শুনলাম আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম আমরা মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আমরা বলে ওফরান আল্লাহ আপনার কাছে মাফ চাই আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম এই দুটি আয়াত রাতে পড়বেন কাফাতা মুসলিম শরীফের হাদিস কাফাতা সারা রাত একজন আবাদত করলো আর একজন এই দুই আয়াত পড়লো এই দুই আয়াত সারা রাতের আবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে আবার বিশ্ব নবী সাল্লাম বলছেন বোখারির বর্ণনা আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু সামনে বসা হঠাৎ করে আওয়াজ হলো রাসূল সাল্লাল্লাহু বললেন আওয়াজ জিব্রাইল আমিন মুআল্লিমুল মালাইকা শাদীদুল কুওয়া রুহুল আমিন তিনি বললেন আল্লাহ আজকে আকাশে একটা নতুন দরজা খুলেছে একজন নতুন ফেরেশতা অবতরণ করেছেন যিনি আগে কখনো দুনিয়ায় আসেন নাই এই আয়াতটা তিনি নিয়ে এসেছেন এই আয়াতটা যারা পড়বে তাদের সরাসরি আল্লাহ নূর পয়দা করে দিবে নূর লাইট মৃত্যুর পরেই আপনি অন্ধকার দেখবেন সব সেখানে একমাত্র নূর হলো কোরআন কোরআন এবং কোরআন কোরআন ছাড়া কোন নূর সেখানে যাবে না প্রাথমিক আসতে বলে না আমি আসতে বললে জোরে হয় আপনারা বলেন না কারণ হলো এই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করে চিন্তা করেন আপনার লাভ কি লাভ হলো মুসলিম শরীফের হাদিস এটাও রাসুলাম বলেছেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন ওই দোয়াটা হু হু আল্লাহ আগে আপনার জন্য কবুল করছেন এখন বলেন আমি স্বার্থ আছে যেখানে আমরা আছি আল্লাহ সব কিছুতে একটা নিয়ামত দিয়ে রেখেছেন ঠিক কিনা আরে এমন আল্লাহ পাইছি কোনো কিছু মিস নাই ভুলেও যদি ডাকেন সোয়াব আছে না নাই একজন আগন্তুক বলে ফেললেন এটাও মুসলিমের হাদিস খুশির চোটে বলে ফেলেন আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব আল্লাহ বলেন এটা আমি নিলাম না গোলাম তার হারানো উঠ পেয়ে যত না খুশি হয়েছে আমার কোন গোলাম যদি আমার রাস্তায় ফিরে আসে আমি তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আহারে যারা আল্লাহকে চিনল না ওদের জন্য আমার খুব আফসোস খুব আফসোস হয় কষ্ট হয় মন চায় তাদের সবার কানে কানে গিয়ে বলি কিন্তু তাদের কিতাবে আছে তারা পড়ে না হিন্দুদের সব কিতাবে প্রায় কালেমাস পড়ে না শিখদের কিতাবে আছে পড়ে না বাইবেল আছে পড়ে না সব কিতাব প্রমাণ দেয় মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ কোন নবী পৃথিবীতে নাই কিন্তু এরা মানে না হিন্দু ভাইরা তো কিতাবের নামও জানে না সাধারণ হিন্দু ভাইরা কিতাব পড়া তো গুণা তাদের কাছে ঠাকুররা এগুলো করে রেখেছে অনেক ঠাকুররাও নাম জানে না আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি বললাম যে কিতাব কয়টা আপনাদের কেতনা কিতাবে হ্যাঁ আপনি পাশ কতটা কিতাব আছে স্যার क्या गीता है सिर्फ अरे सिर्फ गीता अरे भाई क्या बकवास करते हैं सिर्फ गीता है सात किताबें हैं आपके पास सेवन सेवन किताब सातटा किताब ঋগ্বেদ অথর্ববেদ লেজুর্বেদ কলকি পুরাণ মহাভারত গীতা কটা হলো? এই সাতটা কিতাব থাকে। সাধারণ হিন্দুরা এটা ধরলে গুণা হয় তাদের আর আমার কোরআন বলছে যত দুনিয়ার মানুষ সবার জন্য হেদায়ত আল্লাহ এখানে রেখে দিয়েছে ধরলে বরকত ছুইলে বরকত পড়লে বরকত এত বরকতের কিতাব দুনিয়াতে আর একটাও নাই সারা পৃথিবীর যত মানুষ ফু দেয় কি পড়ে ফু দেয় আরে হিন্দু কবিরাজরাও কোরআন পড়ে ফু দেয় আমি অবাক হয়ে গেছি হিন্দু কবিরা ধুতি পরা কোরআন পড়তে আমি এই কোরআন পড়বি না না পড়লে কি আমার কাছে দুইজন হাফেজ আছে ওই দুই হাফেজের আনছে কতটা পড় আমার নিষেধ করছে তুমি কোরআন পড়া পয়সা কামাই করো কোরআনের উপরে বিশ্বাস করো না কেন তুমি ঠিক কিনা আমরা কোরআন পড়বো রাজি আছেন তো লোকের চোখ এখন তো পেট ফুলবে আল্লাহ তোমার হেদায়ত করুক আপনারা একটু ফু দিয়ে দেন বিসমিল্লা করে আমি আমি আসলে খুব ক্ষুধার্ত আপনারা কষ্ট করে বসে আছেন সেই জন্য খেতে পারিনি জাস্ট এসেটা পড়ে বসছি কারণ বারোটার পরে এসে কাজা হয়ে যায় অনেক মেহমানের নাম এখানে এসেছে আপনার নাম কই ডাক্তার সাহেব কই নাম নাই ডাক্তার আব্দুল লতিফ আমার অত্যন্ত আদরের স্নেহের ভালোবাসা খুব পুরানো মানুষ সেই দাঁড়ি তখন উঠে নেই যখন দেখা হয়েছিল এখন তো দাঁড়ি পাক সেখানে আবার লাল মেহেদিও লাগিয়েছে ভালো এটা এই মাহফিলের জন্য খুব বেশি খাটে লোকমা মৌলানা মোহতারাম মৌলানা লোকমা অত্যন্ত পরিশ্রমী এই মানুষটি এই যে লোকমানেরও দাঁড়িয়ে পাক ধরেছে দেখেন এই তো দুনিয়া রং ধরা যৌবন জং ধরে শেষ সকালের মুখরতা বিকালেই শেষ রং ধরা যৌবন জং ধরে শেষ অনেক মেহমানের নাম এখানে এসেছে যেমন জেনাব আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহ জেনাব মোহাম্মদ জামান চৌধুরী জেনাব A S M Shahin Chowdhury Mufakharul Islam জাদু জাদু জাদু নামটা রেখেন না জাদু যদি ওই জাদু হয় তাহলে কিন্তু গুণা হয়ে যাবে জাদু আদর করে ডাকে অনেক সময় আর জাদুটা কুফুরি যে করে যে করায় দুটাই কাফের দুটা কি কাফের যে মানুষের জাদু করে আছে না যে করে যে করায় দুটা কি কাফের বিশ্বনবী বলেছেন এদেরকে হত্যা করে ফেলো এরা মানুষের সংসারকে এত নষ্ট করে এত বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেরকে হত্যা করে ফেল যাতে কারো বিশৃঙ্খলা করতে না পারে এখন আসল কিতাবটা চলে যাই আপনারা যারা এসেছেন অনেক ওলামা হজরত আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলেম বিভিন্ন মাঠে কোনায় কিঞ্চিতে বসে থাকেন চুপচাপ আল্লাহ এদের হায়াতকে দারাজ করে দিন মসজিদের আইন কেরাম এসেছেন এসেছেন ইউনিভার্সিটির সম্মানিত সারারা এসেছেন আবার বৃদ্ধা বনিতা বিভিন্ন পেশায় জড়িত ভাই এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা খেটে খাওয়া মানুষ যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন সবাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন আজকে বড় বেদনা বিধুর ভাবে জানাচ্ছি আমার প্রিয় একজন মুফাসির মোহতারাম শেখ আল্লামা সিদ্দিকুর রহমান যশোরী গত পরশু দিন হার্ট অ্যাটাক করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বয়স আমার চেয়ে বেশি হবে না হতেও পারে হয়তো কিন্তু আমরা অত্যন্ত ক্লোজ ছিলাম ইনফ্যাক্ট কোরআনের ময়দানে যারাই কথা বলেন আমি সবাইকে ভালোবাসি আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ আমাদের প্রিয় সিদ্দিক ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন তার কোরআনের খেদমতকে আপনি কবুল করুন এই কিতাবটা থেকে কথা বলবো কিতাবটা অবিস্মরণীয় একটি কিতাব আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ান্তাকু বিল হক একটা কিতাব তোমাদেরকে দান করলাম যেটাতে হক ছাড়া একটু মিথ্যা নাই সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না পৃথিবীর কোন বই পাবেন না যেখানে মিথ্যা নাই বাইবেলে এমন এমন অধ্যায় পাওয়া যায় মেয়ে মা একসাথে পড়তে পারবে না হিন্দু ভাইদের সাতটা বইতে এরকম এরকম অধ্যায় আছে যেগুলোতে ফ্যামিলি লোকেরা একসাথে বসে পড়তে পারবে না কিন্তু আমার কোরআন এত অনিন্দ সুন্দর মায়ের কথা বলেছে বিবির কথা বলেছে অত্যন্ত সুন্দর শব্দ চয়ন করে বলেছে সবার সামনেই পড়া যায় মেয়েদেরকে উল্লেখ করেছেন হন্না লিবাসুল্লাহ তুম হন্না ও বিবিরা তোমরা হলা স্বামীর পোশাক আর স্বামীরা হলো তোমাদের পোশাক আবার বলেছেন একই সুরার ভিতরে সুরা বাকারা বিবিরা হলো তোমাদের খেতি তোমাদের কি খেতি শস্যর মতো খ্যাত যেরকম আদর করে খ্যাতকে ফলান সারাক্ষণ কৃষকেরা খেতে পড়ে থাকেন কখন কোন আগাছা জন্মে আবার কোন পোকার আক্রমণ আসে কিনা ঠিক কিনা এরকম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার বিবির উপর চোখ রাখতে হবে কত দামি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন শস্য ক্ষেতকে যদি আপনি গরু খাবে ছাগলে খাবে পোকায় খাবে ঠিক কিনা নষ্ট হয়ে যাবে নিজের বিবি নিজের মেয়েকে যদি লাগামহীন ছেড়ে দেন এইভাবেই সমাজের আগাছা এদেরকে নষ্ট করে ফেলবে এই জন্য সারাক্ষণ এদের উপর নজরদারি রাখতে হবে কার কথা আদরের নজরদারি তিক্ততার না বিশ্ব কিরকম আদর করতেন দেখেন মা ফাতেমাতুল রাদিয়াল্লাহু যখনই ঘরে ঢুকতেন রাসূল সাল্লাল্লাহু দাঁড়িয়ে কপালে চুমু দিয়ে নিজের জায়গায় বসাতেন তিনি নিজের জায়গায় মেয়েকে বসিয়ে তিনি পাশে গিয়ে বসতেন সুবহানাল্লাহ কোথাও থেকে আসার সময় মেয়ের জন্য উপহার ছাড়া আসতেন না যাওয়ার সময় সবার শেষে মেয়ের সাথে দেখা করতেন আর বলতেন ফাতেমা আমার করিজার টুকরা নয়নের পুতুলি ওমর ফারুক এসে দেখে পিঠে হাসান থেকে বলছে আবার পালাক্রমে বদলি হচ্ছে সেদিন ফারুক দরজায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন আর বললেন ও হাসান তোমাদের মতো কপাল দুনিয়াতে আর কারো নাই দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে রাসুল সাল্লাম বললেন বাহন নয় বাহন শুধু নয় বাহককেও শ্রেষ্ঠ করে দিয়েছেন কে দুইজনকে জান্নাতের ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছেন হাসান হুসাইনকে যে ভালোবাসে সে বিশ্ব রবিকেই ভালোবাসে সবচেয়ে প্রিয় জিনিস ছিল তিনটি কয়টি তিনটি সুগন্ধি সুগন্ধি কারো গায়ে যেন দুর্গন্ধ না হয় মুখের গন্ধ তো বিশ্রী মুখের গন্ধের কারণে রাসুলাম বলেছেন যে পেঁয়াজ রসুন খেলে মুখে গন্ধ হয় বোখারি মুসলিমের বর্ণনা এটা খেয়েও যদি কেউ মসজিদে আসে ওরে ডেনা ধরে বের করে দাও সিগারেট তো আরো জঘন্য এরপর কিছু লোক আছে বাথরুমে বসে সিগারেট খায় নাই এক লোক ট্রেনে সফর করবে ট্রেনে কখনো যায়নি তাকে বলা হলো সে বললো যে ট্রেন কি রকম ওই উপর দিয়ে ধোঁয়া উঠে নিচে দিয়ে পানি যায় ও কখনো ট্রেন দেখেনি বাথরুম একটা আসে দেখে নিচে দিয়ে পানি ছুটছে উপর দিয়ে ধোঁয়া উঠছে দরজা খুলে ঢুকছে ভিতরে যা হওয়ার তাই হয়েছে ওই লোক বললো কি ব্যাপার আপনি এই কাম করলেন কেন কয় না আমি মনে করছি এটি ট্রেনে তো বাথরুমে খায় কে শয়তান ছাড়া কেউ বাথরুমে খায় না এত নোংরা জায়গা চব্বিশ ঘন্টা বাথরুমের ভিতরে শয়তান থাকে বলেছেন হাদিস চব্বিশ ঘন্টা বাথরুমে শয়তান থাকে শয়তান জিন এই জন্য ঢুকতেই পড়তে হয় তাহলে ওদের হয়ে যায় ওরা আর কিছুই দেখে না আর যারা এই দোয়া পড়ে না তাদের সব কিছুই শয়তানের সামনে উন্মুক্ত হয়ে যায় তাদেরকে শয়তান ইচ্ছা মতো ডিরেল করে পথারা করে দেয় এই জন্য আল্লাহ প্রিয় হাবি বলছেন সুগন্ধি রাখবে সুগন্ধি দুই নম্বর হলো মায়ের জাতি তিন নম্বর চক্ষু শীতলকারী সলাদ সলাদ চক্ষু শীতলকারী নামাজ যাদের ঘুম আসে না ওষুধের বড়ি খাবানা ঘুমের বড়ি খাবানা নামাজ দাঁড়াও ঘন্টা সে ঘন্টা নামাজে দাঁড়াও চোখের মধ্যে ঘুম এনে দিবেন কে ঘুম ভালো না নামাজ ভালো সকালে বলি আবুদানার হাদিস বাবুল আজানের ভিতরে এসেছে আমাদের কিছু লোক হয়রান হয়ে গেল কি সর্বনাশ যেমন বলে তারাবির অমর ফারুক বেদাত ঢুকিয়েছেন যদি কেউ এটা বলে অমর ফারুক বেদাত করেছেন ও ইমান হারা হবে তোমাদের জন্য আমার সুন্নত আমার চার হাজার প্রাপ্ত খলিফার সুন্নাত দিয়ে গেলাম দাঁতের শেষ পাড়িটা হলেও কামড়িয়ে ধরো কামড়িয়ে ধরো শেষ দাঁতটা দিয়ে হলো এটাকে আঁকড়ে ধরো আমার কাছে আসলেন হুজুর আজানের ভিতরে আসসালাতু কোন বলেছে কোন উল্লুক বলেছে বাবুর আজান খুলে অফ হাদিস একটার ভিতরে অনেকগুলো কিতাবের হাদিস মেসকাতুল মুস্তান্নেফ সংগৃহীত করেছেন আবু দুডানা বলছেন নিজে পাশে বসে শিক্ষা দিয়েছেন আসসালাতু হাইরুম ভালো নামাজ থেকে কি ভালো ঘুম থেকে কি ভালো সালাদ ভালো দুনিয়ার সব কিছু থেকে কি ভালো ভালো সফলতা আছে যেখানে নামাজ আছে নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে জুয়া আছে যেখানে সফলতা নাই আছে যেখানে গজব আছে সেখানে দেখেন না গজবে ভর্তি মদের বোতল আর বোতল ক্যাসিনো সব জেলায় ক্যাসিনো পাওয়া যাবে শুধু ঢাকায় ধরলে হবে না প্রত্যেক জেলায় জেলায় ধরে এদেরকে ফাঁসি কাটতে ঝুলায় দাও হ্যাঁ। আল্লাহ বলছেন চারটা কাজ যে জাতির কাছে থাকবে তারা কোনদিন সফলতার মুখ ইন্নামাল খামরু মাইসির ওয়াল আনসাব ওয়াল মিন আমালি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয়ই মদ জুয়া লটারি কোন মরা মানুষের জন্য কোন স্তম্ভ স্থাপন করা এগুলো শয়তানের ভিন্ন কাজ এটার ধারে কাছেও যেও না কার কথা ফাজতানিবুহু সেখানে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন সুহান কোরআন রাতের বেলায় বেশি করতেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলেছেন রাতে কোরআন পড়ো কোন সময় রাতে বেশি পড়তেন তবে নামাজের ভিতরে সবচেয়ে লম্বা নামাজ হলো ফজর সবচেয়ে লম্বা নামাজ কি ফজর সবচেয়ে লম্বা তেলাবাদ করতেন ফজরে কেন আল্লাহ সুরাবান বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর إن قرآن الفجر كان مشهودا সূর্য উদয়ের আগ থেকে নিয়ে দুবার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন তোমাদের জন্য কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে মুফাসিরাম বলেছেন ফেরেশতারা সাক্ষী হবে যারা ফজরে কোরআন পড়ে তাদের পক্ষে সুবহানাল্লাহ আর আপনার পক্ষে যদি কোরআন সাক্ষী হয় আর কোন সাক্ষীর কোন দরকার আর যদি কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় কেউ আপনাকে ভেসতে নিতে পারবে আগে কোরআন সুপারিশ করবে এই জন্য প্রতিদিন অন্তত একশো আয়াত কোরআন পড়বো রাজি আছে পারবে কষ্ট হয়ে যাবে না পাঁচ বক্ত যারা পড়েন একশো আয়তের বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ পাঁচ বক্ত নামাজ যারা পড়েন প্রতি রাখাতে সুরা ফাতেহা আসরা নাই কথা কন না কেন সুরা ফাতেহা পড়াটাই ভালো সব ফজরের দুই সুরা ফাতেহা পড়ার নির্দেশ দিয়েছে তবে ইমামদের চারটি মত আছে কয়টা চারটি যেটা আপনি গ্রহণ করেন এটা নিয়ে কোনো ঠেলা কথা কন না কেন আমাদের দেশে এখানে হাত বাঁধি আমরা এখানে বাঁধি এখানে বাঁধি নাবির নিচেও বাঁধি সৌদি আরবে গিয়ে দেখি বাঁধেই না আমি অবাক হয়ে গেলাম এরা আবার আইলো করছি আমরা হাত ফাঁদা নিয়ে কত ঠেলা ঠেলি আমাদের দেশে মসজিদ আলাদা হয়ে গেছে এগুলো যারা করে তারা মূর্খ আমাদের মসজিদে যারা যারাই ঢুকবেন আমরা সব এক দলের লোক ঠিক মসজিদ হলো জান্নাতের ট্রেন জান্নাতের কি ট্রেন এটার ভিতরে ঢুকলেই হলো কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস ঠিক না ঠিক যেমন ট্রেন নৌকার দিকে রওনা হয়েছে ঢাকায় কিছু লোক খুব পয়সা ভালো ফ্যামিলির ওনার ফার্স্ট ক্লাসে টিকিট করেছেন কিছু লোক ফার্স্ট ক্লাস পাইনি সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে পাইনি কোন ক্লাস থার্ড ক্লাসে পাইনি কোন ক্লাস সাত ক্লাস সাত ক্লাসে পাইনি ঠান্ডা ক্লাস ঠান্ডাতেও পাইনি দুই বগির মধ্যে দুই কালিসে আছে না নাই দুই বগি ও ফিলা ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে আপনি খারাপ সবাই কোথায় আসবে কোথায় আসবে নগায় আসবে মসজিদ হলো জান্নাতের ট্রেন এখানে যে ঢুকবে সে জান্নাতি হয়ে যাবে খেলাঠেলি করবো না হা যার কিছু ভুল আছে তাকে সই করে দেব ঠিক না ভাই ঠিক এখন আমি জোরে আওয়াজ তুলে লাগছে একখানে কিরাকিরি পাশে বেনামতি দেখো আমরাই ভালো আছি তুই যে কোন ভালো আছো তুই মরলে টের পাবি যারা নামাজ ছাড়া মারা যায় হামার নমরুদ ফেরাউনের সাথে জাহান্নামি হবে সোজাসুজি জাহান নাম স্টেশন নাই কয় আমরা ভালো আছি কোন ভালো আছে তুমি শুধু আসর নামাজ যারা ছেড়ে দেয় বোখারি বর্ণা বলছেন শুধু আসর যারা ছেড়ে দেয় তাদের জীবনের সব গুলো আমল নামা থেকে ডিলেট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তার আর যদি অনিচ্ছাকৃত আসর কাজা করে ওই দিনে যত আমল করেছে সব বরবাদ করে দিবেন কে এই জন্য রাসুল বলেছেন চক্ষু শীতলকারী হলো নামাজ নামাজ নামাজ দুইটা সুরা কোন রাতে বিশ্বাম ছাড়েন নাই বলেন তো কোন দুই সুরা সাংঘাতিক চালাক এই পড়তোই আরো বড় দুইটা সুরা হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুরা সুরা এই তিনটা হলো ভাই কি ভাই দুইটাতে তিরিশ একটা হলো বত্রিশ নাম্বার আপনার সাতষট্টি আর কি সাতষট্টি আবার জুমার দিন সকাল বেলায় খ্রিস্টান মিসাইলাম প্রথম রাখাতে পড়তেন সুরা প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে পড়তেন সুরা দাহা هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا তারপরে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের বিছনা থেকে তারা পার্শ্ব দেশটাকে আলাদা রাখবে ঠিক কি না তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ তারা তাদের পিঠটা বিছনার সাথে লাগাবে না বিছনা থেকে আলাদা করে আশা এবং ভয় নিয়ে ডাকতে থাকবে কাকে আর খরচ করবে কার রাস্তায় রাস্তায় সেই আল্লাহ জাল্লা চার হুকে যদি কেউ ডাকে এমন জিনিস আপনার জন্য রেখেছেন যেটা কোনো চোখ কোনো দিন দেখে নাই কোন মন কল্পনাও করে নাই মূর্খের মুলকের ব্যাপারে বিশ্বনবী সাল্লাম বলছেন কেউ যদি তিরিশটি আয়াত পড়ে এই তিরিশটি আর তার মৃত্যুর সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তাকে মাপ না করা হয় তিরিশ হাজার দাঁড়ানোই থাকবে আর বলতে থাকবে আল্লাহ আপনারা বলেছেন আমার মহাপতকারী আমার পাটকারীকে আপনি মাফ করে দিবেন এখন কেন মাফ করছেন না এই তো আমার বন্ধু এটা পাঠ করেছে আপনি তাকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আজকে এটা থেকে কথা বলি কি বলেন কোরআন শরীফের মোট সুরা কয়টা সবচেয়ে ছোট কোনটা তিন আয়াতের তিনটা সুরা কাউসার হবে কেন ছোট সুরা কাউসারে তিন আয়াত সুরা আসরে তিন আয়াত সুরা নসরেও তিন আয়াত এটা ঠিকই আছে দিক থেকে অর্থাৎ সাইজুয়ারি আসর চূড়াটা এই যে সুরা কাউসারের আয়াতগুলো ছোট্ট ছোট্ট হ্যাঁ, এই এটাকে সবচেয়ে ছোট সুরা বলা হয় কিন্তু বরকতের দিক থেকে এটাই সবচেয়ে বেশি ঠিক ঠিক কাউসার মানে হলো দুনিয়াতে যত নিয়ামত আপনি ভোগ করেন সবই কাউসার আখেরাতে যত নিয়ামত ভোগ করবেন সবই কাউসার আবার কাউসারের পেয়ালা যারা পান করবে না তাদের পিপাসা কখনো মিটবে না বলছেন আকাশের তারার মতো কাউসারের চারিদিকে পেয়ালা থাকবে পানিগুলো বন্টন করবেন কিছু মানুষ গিয়ে সেখানে দাঁড়াবে ফেরেস তারা বলবে এদেরকে পানি দিয়ে না এরা আপনার ইসলামের ভিতরে নতুন সংযোজন করেছে ইসলামের ভিতরে বেদার ঢুকিয়েছে নিজের ইচ্ছা মতো জিনিস বানিয়ে নিয়েছে রাসুলাম বলবেন সহকান সহকান দূর হয়ে যা যারা আমার পরে আমার ইসলামকে পরিবর্তন করে দিয়েছো বরং যারা বিশ্বনবী যে আমল যেভাবে করেছেন সেইভাবে যারা করবে তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ সাল্লাহু একজন লোক বেদুইন বেদুইন এসে যেতে বড় তারপর পাঁচ নামাজ তারপর রোজা রাখবা তারপরে টাকা পয়সা হলে হিসাব করে জাকাত দিবা ফসলের জাকাত আসতে না নাই আপনারা দেন তো ফসলের জাকাত দেন তো আল্লাহ তৌফিক দান করুন জাকাত যারা দেয় না তারা হারাম খায় তাদের বিপদ যায় না জাকাত যারা দেয় না তাদের মালগুলো অপবিত্র এরপরে যদি রাস্তার পয়সা থাকে নিরাপদ থাকে অযথা আবার লোকটি বললো লাজিদু আলা হাদা ওলা আনকুস আমি কিছু বাড়াবো না কমাবো না বিশ্বনবী বললেন কেউ যদি বেহেস্তি দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো অথবা বললেন এই লোকটা যদি তার কথায় ঠিক থাকে সে জান্নাতি হয়ে যাবে আমরা অনুসরণ করব বাংলাদেশের নাটক সিনেমাতে একটু অভিনয় করতে পারে উনি হলেন সেলিব্রিটি কিসের সেলিব্রিটি এগুলো চরিত্রহীন এগুলো সেলিব্রিটি হলো মসজিদের ইমাম শিক্ষকেরা যারা মানুষকে জান্নাতের দিকে ডাকে ঠিক কিনা এগুলো সারাক্ষণ জাহান্নামের দিকে ডাকে জাহান্নামের কাজ করে এগুলো মুসলমানদের সেলিব্রিটি হয় কেমনে আমি লস অ্যাঞ্জেলেসে আমার প্রোগ্রাম লস অ্যাঞ্জেলেস নাম শুনেছেন আপনারা হলিউডের মূল ঘাটি আমি রাস্তায় বেরিয়েছি আমার সাথে সব সবটুকু আলাদা আলহামদুলিল্লাহ সামনে পড়ছে কতগুলো ওই যে সিনেমা আলাদা নোংরা আমি নোংরা বলে ডাকি এগুলো আরো পার্সোনালি আরেকটা শব্দ ইউজ করি সেটা আমি এখানে ইউজ করব না তা আমাকে বলতেছে sir can you see in front of you some people is standing over there So who the hell they are? What they? I don't know that. আমি তাদেরকে চিনি না বুঝলাম ভেরি সবকে ফেমাস মোহাম্মদ সাল্লাল্লাহু সবকে ফেমাস মৃত্যুর ফেরেস্তা যাদেরকে চিনবে না তাদের ফেমাস হওয়ার দরকার কি এই ফেমাসের কোন দরকার নাই কবরের জীবন যারা জানে না ওদের কিসের ফেমাস মৃত্যুর পরেই দুনিয়াও শেষ আখেরা তো শেষ আর যারা ওই জগতে সবার কাছে গ্রহণীয় হবে তারাই হলো আসল আসল সেলিব্রিটি ঠিক না ঠিক এই জন্য কোরআন আছে যেখানে আমরা বোঝাবো কোরআন যারা পড়ে না তাদের সাথে সম্পর্ক রাখবো যদি রাখেন কে আমাকে আফসোস করবেন আঙ্গুর কামলাবেন আর বলবেন তাহলে এই গুলো যদি আমার বন্ধু না হইতো এই উল্লুক গুলো যদি বন্ধু না হইতো কেন নবী আলাই ইসলামকে যারা অনুসরণ করেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম না সেই দিন আফসোস করতে হবে মৃত্যুর পরে আফসোস শুরু হবে ঠিক না ঠিক আর মৃত্যুর সময় একটা আফসোস সবাই করবে বলুন তো কি আফসোস সবাই করবে দশ নম্বর আয়া মৃত্যুর সময় একটা আফসোস করবে যদি আমি কিছু সৎকা দিয়ে নেককার হইতে পারতাম সবাই আফসোস করবে যারা সৎকা দিয়েছে তারাও করবে কেন আরো বেশি সৎকা বললাম না সেদিন আর সৎকা খয়রাত কোনো কাজে লাগবে চোখ যখন বন্ধ হয়ে যাবে আপনার পক্ষ থেকে সব শেষ এই জন্য বেলালের মতো দরিদ্র মানুষকে আল্লাহ আল্লাহ শাহুর হাবিব বলেছেন আনফাকিয়া বেলাল আলহামদুলিল্লাহ বলেন জন্য দেখেন মাদ্রাসা বাংলাদেশে বাড়ছে না কমছে গতকাল আমার আশুরিয়াতে একটা মাহফিল ছিল একটা সত্র বছর একটা যুবক ছেলে সে কালবা পড়ে মুসলমান হয়ে গেছে আমি তাকে বললাম তোমার নাম তুমি কি চিন্তা করেছো বলছে আমি নাম চিন্তা করেছি তার নাম সে রেখেছে জাকারিয়া গত রমজানে আমি ঈদের নামাজ পড়িয়েছি নিউ ইয়র্কে নিউইয়র্ক খোলা মাঠে পার্কে পড়িয়েছে ঈদের জামাত খোলা মাঠে পড়ানো একটা হলো সুন্না মসজিদের ভিতরে রাস্তা কোন বর্ণা পাওয়া যায় না পড়িয়েছেন বৃষ্টি দিন হলে পড়াতে পারেন কিন্তু খোলা মাঠেই ঈদের জামাত এবং রাস্তা বলেছেন যে সমস্ত মায়েরা অসুস্থ থাকে তারাও যেন ঈদের জামাতে সামিল হয় তারা ঈদের জামাতের দোয়া এবং সেখানের খোদ্ায় সামিল হবে আনন্দে সামিল হবে সবাইকে নিয়ে ঈদের জামাতে আসতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আমার ওখানে ঈদের জামাতে এক পাশে মহিলাদের ব্যবস্থা ছিল আর এক পাশে পুরুষ চারিদিকে দাঁড়ানো ছিল খ্রিস্টানরা খ্রিস্টান ইহুদি কিছু হিন্দু ভাইও ছিলেন একটা সাদা মেয়ে চল্লিশ বছর বয়স খোদ্া শেষ আমাকে এসে বলছে could বলছে তুমি কি আমাকে মুসলমান বানাইবা আর জন্য I am not maker of Muslim আমি তো মুসলিম বানাই না মুসলিম বানান কে ও বলছে যে আমাকে ইসলাম কি করতে হবে এটা করে আমি বললাম আরে পজিটিভ তোমাকে কেউ ফোর্স করেনি তুমি কি ইচ্ছা এসেছো ভাই হ্যাঁ, আমি ইচ্ছা এসেছি বললাম কোন জিনিস তোমাকে আকর্ষণ করেছে বলছে এই যে আপনি একই মাঠে চারটা খোপা দিলেন চার ভাষা বাংলা উর্দু আরবি ইংলিশ এটা আমাকে অবাক করেছে আমার কোরআন কত নিয়ামতে ভরা ঠিক না ঠিক মহিলা মুসলমান হলেন সারা ময়দানের মধ্যে রব উঠলো আল্লাহ আকবর শনি উঠলো আমি বললাম তুমি কি তোমার নাম পরিবর্তন করতে চাও নাকি তিনি বললেন হা চাই আমি বললাম আমি তোমার নাম দিলাম খাদিজা নামটা বিশ্ব বিশ্ববিখ্যাত ফেলতেন খাদিজা নামটা বললেই চোখ হয়ে যেত এজন্য মা চলে যাওয়ার পরেও মা খাদিজা বান্ধবীদেরকে পর্যন্ত হাদিয়া পাঠিয়ে পাঠাতেন মোহাম্মদ এত বেশি ভালোবাসতেন কোনদিন নাম বলে ডাকেন নাই তহেরা বলে ডাকতেন কি বলে তহেরা বলে ডাকতেন রাসুল সাল্লামকেও তিনি এত ভালোবাসতেন তিনি তখন নবী হন নাই যত রাতে রাসুল ঘরে ফিরে আসতেন একবার নখ করলে দরজা খুলে দিতেন না খাদিয়া তোল কুবরা রাসুল সাল্লাম বলতেন তহের আপনি ঘুমান না কেন বলছে আপনি আসে দরজা নখ করবেন বেয়াদবি হয়ে যাবে সেই জন্য দরজাটাকে বিছনা বানায় আমি এখানে দাঁড়িয়ে থাকি আপনারাও বিবির নাম ধরে দোয়া করবেন ঠিক আছে না বিবিকে আগে সালাম দিবেন আমার সামনে আমার মসজিদে আটলান্টিক লিডার্স আমি যে মসজিদে অনেক জুমা পড়িয়েছি এক লোক ফোন করছে হ্যাঁ কিসে সুন্দর টাকা তোর বাসে পয়সা দেয়নি কি ব্যাপার ভাই ফোন করি আসসালাম আলাইকুম কি সালাম দাও আবার কি করবে ও বুঝছে যে বান্দর তো কোনদিন সালাম দেয় হঠাৎ করে সালাম দিল আমি পাশের থেকে বললাম আপনার সম্মানিত স্বামী সাহেব মসজিদের ভিতরে বউ রয়েছে বুঝেননি মসজিদে আছে ক হুজুর আসসালাম আলাইকুম আমারও সালাম দিচ্ছে আপনি সালাম দিবেন সালাম হলো বরকত ঠিক না ঠিক সালাম আছে যেখানে জান্নাত আছে সালাম নাই যেখানে কিলাকিলি রাস্তায় পুলিশ ধরে আমার পুলিশ ভাইদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই এরকম বন্দুক করছে এই কত প্রশ্ন পরশু গুলি করব টর্চ লাইট ধরে লাগছে আমি দূর এক জায়গা থেকে আসছি দরজার ওখানে দাঁড়িয়ে দরজাটা খুলে দিনাজপুর থেকে যাচ্ছে ওই ভিতর রাস্তাটা ওই যে যেখান দিয়ে পাথর টানে কয়লা পাথর কয় হুজুর যদি গাড়িটা আমি নিজের গুলি করে দিতাম আচ্ছা বাড়ি মানে কোনো আমি চুপে মাথায় দিচ্ছি হুজুর আমলের গাড়ি নেই আমার গাড়ি না সালাম দিলাম সাথে সাথে চেহারা পরিবর্তন এটা সালামের বরকত আমি আসতেছি ইংল্যান্ড থেকে আমার সাথে দুবাই দেখলো করছে অনেক আটছি কাস্টম অফিসারে ডাকতেছে ওই হুজুরের হিসেবে আসেন আসেন তুমি আমার একবার হুজুর কি আমি আমার ডাকতেছে আমি গেলাম গিয়ে লম্বা করে সালাম দেন এই লোক গিয়ে বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অফিসার বৈশাখ আপনি কি বিদেশ সালাম আর কিছু আনেন তো ঘুষ খাওয়ার তালে ঠিক যখনই সালাম দিতে তাদের মধ্যে পরস্পরের মধ্যে বাদ বিতন্ডটা শুরু হয়েছে বা লোকটা ভালো রে সালাম দিচ্ছে ঘুষ খাইছে না কি বরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে সালাম দিবেন বেরোয়ার সময় সালাম ছোট্ট ছেলেকে সালাম যাকে চিনেন যাকে চিনেন না কি দেন সালাম সালাম সালাম সালাম সালাম সালাম ভালো কথা কিন্তু এটা খারাপ হলো কখন যখন এটার সাথে মিস্টার হারমোনি বাজলো তবলা বাজলো ছেলে মেয়ে একসাথ হলো তখন এটা সালাম না এটা গজব হয়ে গেছে হোটেলের নাম বিসমিল্লা নেপালের কথা বলছি আমি গেছি দেখে কি সুন্দর বিসমিল্লা হোটেল वे भाई क्या जवा किस तरह किया है तो यहाँ तो शुकर बेचता है शुकर फिर बिस्मिल्लाह लगाया तो बिस्मिल्लाह लगाने से मुसलमान भी आता है हिंदू भी आता है वो तो बड़ा डाका বিসমিল্লাহ লাগাইছে শুয়োর বেচতেছে ভিতরে বসে মুসলমান হবে হিন্দি ভাষা আমাদের দেশেও বহু পাম্প আছে না নাই দেয় নাম পাম্প নাই আবার পরে যারা মহারানা বাদ দিয়া যৌতুক খায় তাদের ইমান বিসমিল্লার মর্যাদাই হলো বিসমিল্লা পরে হালাল খেতে হবে ঠিক না বেঠি পরে না আউযু মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر তাবারক আমরা তাবারক বলি কাকে খাওয়ার বিভিন্ন জিনিস জায়গাতে মসজিদে তারপরে কোন অনুষ্ঠানে যে খাওয়াগুলো হয় এগুলোর নাম কি তাবার আরেকজন কাছে বাবার দরকার এগুলো তাবারক না এগুলো আমরা নাম দিয়েছি আসলে খাওয়াগুলো বরকত নয় যেমন মসজিদে যদি হালাল খাওয়া হয় বরকত আছে না নাই কথা বল না কেন কোথাও গেলেন হালাল খাওয়া বরকত আছে হালাল খাওয়া যেখানে বরকত আছে আসলে আল্লাহ জাল্লা শব্দটা নিজের জন্য রেখেছেন হাতে সর্বময় ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারী কোনদিন জনগণ হতে পারে নিজের শরীরে তো জনগণ দেখে না ঠিক না আর নিজের শরীরে তো দেখেন না আপনার কোথায় সমস্যা হচ্ছে আপনি সেটা অনুমানও করতে পারেন না এখন মেডিকেল সায়েন্স একটা যন্ত্র নিয়ে আসলে ওটার ভিতরে আপনাকে ঢুকিয়ে দেয় ডাক্তাররাও বলতে পারে না কোথায় কি হচ্ছে দাঁতের আলাদা ডাক্তার আছে না নাই চোখের আছে না নাই কানের আছে সবকিছুর আলাদা ডাক্তার আছে মানুষ যে কত অসহায় দাঁতের ব্যথা যদি আল্লাহ সবার বাড়িয়ে দেয় এই দাঁতের ব্যথা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের সে আল্লাহ কত ক্ষমতাবান সে আল্লাহ বলছেন আল্লাহর হাত আল্লাহ কি হাত এই যে সাতটা আকাশ সাতটা জমিন দেখি রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর হাতে এগুলো হলো সাতটা সরিষা দানার মতো কি বিশাল এত বিশাল যেটা আমাদের মাথায় ঢুকবে না রাসুল সাল্লাম বলছেন এই যে আকাশটা দেখো এই আকাশটা হলো সেকেন্ড আকাশের কাছে হলো একটা ডিং এর মতো মরুভূমিতে একটা ডিং যেমন ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট আবার এই সাতটা আকাশ আল্লাহর আরসের কাছে চেয়ে ছোট আল্লাহ সেই আরসে আল্লাহ একটা কুর্সি রেখেছেন কুর্সি হলো মাথা মাথা দামাই যেখানে আল্লাহর কদম থাকে এই কুর্সি কত বড় অসিয়া কুর্সি দেখেন এই কুর্সি যেটা আল্লাহ রাখার জায়গা সেটা সেটা ব্যক্তি হলো আকাশ এবং জমির পাশাপাশি রাখলে যত বড় তার চেয়ে বড় সুহান আর সেই আল্লাহর সাথে সেরে করে মানে কি আজীব তামাশা যেন আকাশ জমির সব এরা ভেঙে ফেলে আল্লাহর সাথে যারা করে এদের মতো নিকৃষ্ট সৃষ্টিতে কোনো জানোয়ার হতে পারে না এই জন্য আল্লাহ বারবার করে বলছেন আপনাদের ঘুম আসতেছে আমি যাব আওয়াজ পাইলাম না আমি একটু শক্তি গলার কাছে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আছে নেই শুধু তকবির বললে ইসলাম বিরোধীরা দৌড়ায় শুধু ঠিক কিনা তো সারা পৃথিবীতে একই অবস্থা উনিশশো নব্বই সাল আমি ইংল্যান্ডে তখন ইমামতি করি ছোট মানুষ গাড়ি টাড়ি উঠে নেই তো আমার কিছু মুসল্লি বললো যে কিছু পুলিশ এখানে দাঁড়াইছে চল এদেরকে ভয় দেখা দিই এই বস তোমরা বসো বসো বসো বসো না কেন ঠিক করে বসে যাও এত কষ্ট করে দূর থেকে এসেছে একটু চেহারা যদি না দেখা যায় তাহলে মনে হবে রেডিও শুনতে ঠিক না আপনার মাঠটা অনেক সুন্দর কালকে এরকম মাঠ ছিল না তিন চার লাখ লোক একটার উপরে চোদ্দ জন স্টেজ থেকে সব নেমে যান নামায়া দেন স্টেজ এমন জন্য ঠেলা দিচ্ছে উল্টে পড়া মানে ভাই আমি তো পড়ে গেলাম শুনবেন কি তখন দাঁড়িয়েছিলেন ভাইদেরকে জায়গা করে দেন তাহলে আপনাকে জায়গা করে দিবেন কে মুসল্লিরা এসে বলবে যে চলেন পুলিশদেরকে ভয় দেখাই কেমনে আপনি শুধু তাকবীর বলেন আমরা আল্লাহ আকবর বলবো দেখেন কেমনে দৌড় মারে বিশ পঁচিশটা পুলিশ আমি শুধু বললাম তাকবীর দুইজন মুসলমান বলে পঁচিশটা পঁচিশ দিকে তো দিকে টিপতেছে হে occupied by Muslim terrorist please send more police অল্প সময়ের মধ্যে অন্তত দুইশো পুলিশ এখন আমি হুজুর মানুষ আমাকে এসে বলে যে how long you're here for তুমি কতক্ষণ ধরে এখানে আছেন হাফ নাওয়া any terrorist? I said, what the hell are you talking about, man? Kick off, they go. He a terrorist. কয় কে জানি আল্লাহু আকবার কইছে আমি কি আমি কইছি এই যে এই দুইজন সহ কয় হ্যাঁ বললাম আবার কই কন আর কইছ না তাহলে আমিও দৌড় দেব ইউলকা ফি কুলুবিল কাফারু রুহবা আল্লাহ বলছেন যারা আল্লাহর দুশমন এদের অন্তরে আল্লাহর নাম শুনলে ভয় সৃষ্টি হয়ে যায় সারা দুনিয়াতে মুসলমানদের আল্লাহ আকবর ছাড়া আর কোন অস্ত্র আর কোন অস্ত্রতে আমরা বিশ্বাস করি না সামনেই আসছে আমাদের বিশ্ব নেতা পাঁচজন বিশ্ব নেতা আল্লাহ দিয়েছেন কয়জন পাঁচজন বিশ্ব নেতা এর মধ্যে কাফেরদের দুইজন মুসলমানদের তিনজন বিশ্ব নেতা ইমানকে নবায়ন করেন পাঁচ বাক্য নামাজ পড়েন কোরআনের সাথে থাকেন ঠিক কিনা যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে বরকতময় ওই সত্তা যার হাতে সর্বময় ক্ষমতা সাগরকে নগর করেন নগরকে সাগর করেন রাস্তা থেকে নিয়ে ক্ষমতায় বসান আবার ক্ষমতা থেকে এনে জেলখানায় ঢুকান ঠিক না বেঠি সব ক্ষমতার মালিককে সে আল্লাহ এটার ব্যাখ্যা দিচ্ছেন তুলিজুল লাইলা ফিন নাহার وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب রাতের ভিতর থেকে দিন বের করে আনেন আবার দিনের ভিতর থেকে রাত ঠিক না বা ঠিক মরা থেকে জীবিত বের করেন আবার জীবিতকে মরা করে দেন কে জমিন মরে আছে কোন ফসল নাই এক ফসলা বৃষ্টি আসলো হঠাৎ করে সবুজ ঘাস হলো ঠিক না সারা মাঠ জুড়ে কোনো মাছ নাই যখনই বৃষ্টি হলো কই মাছ আছে না নাই শিং মাছ আছে না নাই ছিল কোথায় এগুলো কোথায় ছিল আজকের বিজ্ঞান বলছে কই মাছের ডিম শিং মাছের ডিম এত শক্ত চার পাঁচ বছর পর্যন্ত মাটির ভিতরে লুকিয়ে থাকে জীবিত নষ্ট হয় না শুধু নষ্ট হয় ইউরিয়া সারের কারণে এই সারগুলো বিষ এই সারগুলো ব্যবহার করবেন না এই মাছগুলো খেতে কি সার ঠিক কিনা ওই মাছ এখন তো ওই যে ফার্মের কই যেগুলো একটু কামড়াইলে মনে হয় যে কি খাইতেছি আর আগের কইগুলো কত স্বাদের ছিল শিংগুলো স্বাদের ছিল কত নিয়ামত ছিল সেগুলোতে ঠিক না বেটি এখন দুর্গন্ধ বের হয় অনেক সময় আপনি যখন আল্লাহ সিস্টেম অনুযায়ী জমিনকে ব্যবহার করবেন জমিন শুধু বরকতে ঢেলে দিবে ঠিক না বেঠি ধান খেতের ভিতরে কত মাছ ছিল এখন কমছে না বাড়ছে ইলিশ মাছ দুই মালা ইলিশ মাছ খেয়ে শেষ অথচ আফ্রিকা ইংল্যান্ডের লোকেরা এরা দুনিয়া শাসন করে কেন প্রকৃতিকে এরা হেফাজত করে সাগরে মাছ ধরছে ক্র্যাপ ধরছে কাঁকড়া গভীর সাগরে চেক করে যে পেটে ডিম আছে কিনা ডিম থাকলে ছেড়ে দেয় কোন ডিমালা মাছ তারা ধরবে না কারণ একটা ডিমালা মাছ মারা মানে লক্ষ লক্ষ মাছকে হত্যা করা ঠিক কিনা এই যে ইলিশ মাছের পেটে যে যে গুড়ি গুড়ি যে ইলিশ মাছের ডিমটা তো আমরা সবাই খাই মজা না কি কয় হ্যাঁ, অনেক মজা কত সাপ কিন্তু এই দিনের ভিতরে কোটি কোটি ইলিশ মাছ ঠিক না বেটে এটা ছেড়ে দিলে আমাদের সমস্ত নদীগুলো মাছে ভরপুর হয়ে যেত যত জায়গায় আল্লাহ রাবুল আলমিন নদী নালা দিয়েছেন সবখানে মরা জিনিস থেকে জীবিতকে বের করে আনেন কে সে আল্লাহ জাল্লা শাহানহ বলছেন তিনি আগে মৃত্যু বানিয়েছেন মৃত্যুকে বানিয়েছেন আল্লাহ আগে ওয়াল হায়াতা তারপরে জীবন বানিয়েছেন আগে অন্ধকার তারপরে আলো এজন্য কোরআনে যতবার অন্ধকারের কথা এসেছে আগে এসেছে অন্ধকার তারপরে আলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা ইমান এনেছে তারা আল্লাহর ওলি আল্লাহ তাদের ওলি আল্লাহ আকবার এখন ওলিরা জিনিস নিয়েছে আমাদের দেশে কিছু কিছু লোক। নিজেকে ওলি বলে প্রমাণ করেন কেন কেউ যেন না বলে আমি এত বড় ওলি নো নিজেকে বৈশিষ্ট্য মন্ডিত করো না প্রত্যেক সম্পর্কে জানেন কে আল্লাহ একজন নবী নিজেকে বৈশিষ্ট্য মন্ডিত করতে চেয়েছেন তাকেও শিক্ষা দিয়েছেন কে ইসলাম একজন ওনার ফলোয়ার বলল কে সবচেয়ে বড় জ্ঞানী তিনি বললেন দেখো না আল্লাহ বললেন না মুসা কাজটা ঠিক হলো না তুমি নিঃসন্দেহে জ্ঞানী জামানার পয়গম্বরই জামানার সবচেয়ে বড় জ্ঞানী ঠিক না ঠিক আর মুসা ইসলামের মতো এত জ্ঞানী পয়গম্বর আর কে আছেন কোরআন শরীফে নবীর কথা সবচেয়ে বেশি এসেছে সেই নবীর নাম কি মুসা কি নাম মুসা তবে বিশ্ব নবীর নাম সাড়ে চারশো বার এসেছে কিন্তু নাম হিসেবে এসেছে মাত্র চারবার কয়বার চারবার এসেছে মোহাম্মদ একবার আহমদ একবার মুদাসের একবার মোজামেল এরপরে বাসিরা নাজিরা নবী এইভাবে বিশ্বনবীর ওল এইভাবে সাড়ে চারশো বার বিশ্বনবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআন সেই মুসা আলী ইসলাম যখন নিজের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন না তুমি একটা মাছ নিয়ে সাগরের পার দিয়ে যাও যেখানে গিয়ে মাছটা হারিয়ে গেছে দেখবা সেখানে অপেক্ষা করো সেখানে একজন লোক আসবেন আটজন মিনে আবাদিনা আমার গোলাম থেকে একজন গোলাম আল্লাহ আকবর এসে সালাম কালাম হলো সেখানে ওই পাথরের পাশে বোখারিতে হাদিস এসেছে সেই পাথরের পাশে ছিল আবে হায়াতের পানি যেই পানি পেলে মরা জিনিস জীবিত হয়ে যায় ওই মাছটা যখনই সেখানে রেখেছে মাছ ছিল ভুনা মাছ কি মাছ কথা বল না কেন ভুনা ভুনা মাছ কি জীবিত না মরা মরা এই মরা ভুনা মাছ জীবিত হয়ে নদীতে ঢুকলো কেন ওই মাও আবে হায়াতের পানি পেয়েছে আবে হায়াত অনেক বাদ নজরুল তার লেখায় ব্যবহার করেছেন কোথায় পাবো সে আবে হায়াত ইয়া নবীজি রাহবতা এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও কার কাছে চাইতে হবে মোহাম্মদ বেহেস্ট হতে খোদায় পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও নাজাত দিবেন কে আর কোন মানুষ নাজাত দিতে পারে না কোন ব্যক্তি নাজাত দিতে পারে না এটি তো কোন নবীর কাছেও কিছু দেওয়া যায় নাই থাক আপনার এই সমস্ত খাজা বাবা কি কি বানিয়ে নিয়েছেন আপনারা কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার না কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে যে বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে যে একটু শেষ যায় পড়ে থাকেন কিচ্ছু বলেন না কিচ্ছু বলেন না মন ভরা ব্যথা শুধু শেষ যায় পড়ে থাকো কিছুক্ষণ পরে দেখবা তোমার বুকের ব্যথা শেষ আমাদের আল্লাহ পাইছে রাসুল যখন বেদনা ভিতর হতেন নামাজে দাঁড়িয়ে গেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সকল নবী আলাইসাল্লাম নামাজে দাঁড়াতেন নবীরা ও সলাদ আদায় করতে থাকবেন কেয়ামত পর্যন্ত নবীরা নামাজের ভিতরেই থাকবেন কবরের জীবনে আল্লাহ সেজন্য বলেছেন আল্লাহ শুধু নামাজ এবং জাকাতের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন যারা এই দুইটা আদায় করে না ওরা সৃষ্টিতে সবচেয়ে উচ্ছিষ্ট ঠিক কিনা ওদের কঠিন শাস্তি বরাদ্দ করে রেখেছেন কে সে আল্লাহ বলছেন আমি সব কিছুর উপর ক্ষমতাবান আমার ক্ষমতা দেখতে চাও নাকি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير اللهم قلنا اللهم حاسبني حسابي يسيرا اللهم حاسبني حسابي আল্লাহ বলছেন আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার আমার শরীরের মালিক কে জিব্বার মালিক কে এই জিব্বা দিয়ে যখন আল্লাহর নাম নেও না মুহূর্তে আল্লাহ জিব্বাকে বন্ধ করে দিতে পারেন ঠিক কি না এত বড় কবি কবি নজরুল ইসলাম একটা কবিতা দিয়ে নোবেল পাওয়ার উপযুক্ত যদি নোবেল যারা দেয় এরা যদি নিরাপত্তা হতো নজরুলের ছিল নোবেল পাওয়ার উপযুক্ত নোবেল কমিটি হলো বায়াস এগুলো পার্সিয়ালিটি করে যে তাদেরকে পয়সা বেশি দেয় তাদেরকে নোবেল একটা দিয়ে দেয় বস শুধু বিদ্রোহী কবিতা এত শব্দের সম্ভার ক্লাস এইট পড়া লোকটা আনলেন শুধু বিদ্রোহী কবিতা ভালোবাসার কবিতা তিনি লিখেছেন রবি ঠাকুরও লিখেছেন রবি ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ছড়া সাদা পাখা হে বলাকা আর নজরুল লিখেছেন আধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও নজরুল বিদায়ের কথা লিখেছেন দুইজনই নজরুল যেটা রেখেছেন উপমা দিয়ে ভরপুর আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আঁকি দুয়ার খোলো দাও বিদায় আমায় তারা ডাকে সাথে আয় রে আয় সজর করুন নয়ন তোলো দাও বিদায় অন্ধকারে এসেছিলাম থাকতে আধারে যাই চলে ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই বলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা দুর্বিরহে ডাকে কে কা বরসায় ফাগুন স্বপন ফুলো ফুলো দাও বিদায় তার কলমে শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগত মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহ আকবর রবে কোন কাপক বিশ্ব দুর্বিমান নয়া জামানার ঈদকে নিয়ে লিখেছেন সেখানে শাহাদাতের তামান্না পেশ করেছেন ঠিক কিনা ঈদকে নিয়ে লিখেছেন ও মনে রে রোজার শেষে খুশি আর শক্তি নাই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হইতে রাজি আছে রাজি আছে যারা শাহাদাত এরা বলেছেন যারা শাহাদাতের তামান্না পেশ করে না মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু কারা কারা শহীদ হয়েছে হাত তুলে দেখা কবুল করে